তো হাই ফ্রেন্ডস আমি তোমাদের সঙ্গে আজকে একটি নতুন ভিডিওতে এসেছি যে অক্ষয় কুমারের যে একটি নতুন সিনেমা লক্ষ্মী বম্ব সেই বম্বটাকে কেটে দিয়ে লক্ষ্মী করা হয়েছে মুভিটির নেম তো তোমরা এই মুভিটি ফ্রিতে কিভাবে ডাউনলোড করবে কিংবা দেখবে তো চলো আমার ডিসক্রিপশানে যে লিঙ্কটি দেওয়া আছে সেই লিঙ্কটিতে টাচ করলে তোমরা অ্যাপে চলে যাবে তো ওই অ্যাপে ওই অ্যাপটি ডাউনলোড করে দেবে তারপরে তোমরা দেখ তো বন্ধুরা আমি আপনাদেরকে বললাম যে লাক্ষ্মী একটি অক্ষয় কুমারের নতুন সিনেমা যেটা নাম ছিল প্রথমে লক্ষ্মী বম সেটাকে কেটে দিয়ে লাক্ষ্মী করা হয়েছে সেই মুভিটি আপনারা কীভাবে ফ্রিতে দেখবেন কিংবা ডাউনলোড করবেন তো চলুন আজকে দেখি যদি দেখতে চান কিংবা ডাউনলোড করতে চান তাহলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে বেলা বেলা লিঙ্কটি দেওয়া থাকবে সেই লিঙ্কটিতে টাচ করবেন অ্যাপ লিঙ্ক তাহলে অ্যাপে চলে যাবেন অ্যাপে যাওয়ার পর ওখানে দেখতে পাবেন কিন্তু আপনি যখন ওয়াচ ফুল মুভি করতে যাবেন তখন আপনার অ্যাপটি ইনস্টল করতে বলবে তখন আপনি অ্যাপটি ইনস্টল করে নেবেন অ্যাপটি ইনস্টল করার পর দেখি আমার ডেসক্রিপশনে যে লিঙ্কটি থাকবে সেই লিঙ্কটিতে আপনারা ডাউনলোড করার পর অ্যাপটি ভেতর যাবেন ডাউনলোড করার পর তারপর তারপর আপনার চলে আসলো আপনার জেলা tarpor tarpor ap na mo di video what video to kon ap ki ada di Thank you. তারপর আপনারা দেখতে পাবেন যে ডাউনলোড ডাউনলোড আর একটি ধরনের শেয়ার আপনি বইটি যদি ডাউনলোড করতে চান তাহলে আপনাকে ডাউনলোড ডাউনলোডে ক্লিক করবেন তখন আপনি ডাউনলোড ক্লিক করার পর আপনাকে বলবে যে কত ইয়েতে আপনি ডাউনলোড করবেন তো আমরা করব ডাউনলোড দিয়ে শেষে যে মুভি ক্লাব যেটা দেখতে পাবেন সেটাতে ডাউনলোড করবেন ডাউনলোড করার সময় আপনাকে বলবে যে মুভিটি শেয়ার করতে আপনার হোয়াটসঅ্যাপে তো আপনি শেয়ার করে দেবেন করে দিচ্ছি আমার হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে শেয়ার করে দেবো তখন যেমন আপনি সিনেমা দেখতে পারেন এই ফ্লাইং জাট এইসব সিনেমাগুলো আপনি ফ্রিতে দেখতে পাবেন ডাউনলোড করে নিতে পারবেন তো যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনে মতামত ঠিক আছে আজকের জন্য এটুকুই তো এরপর যদি নতুন আরও মুভি নিউ আপডেটস মুভি যদি আসে তখন আমিও আর একটা ভিডিও তৈরি করে পাঠাবো তখন দেখে নেবেন ঠিক আছে